উনিশশত সালে এই প্রাচীরটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো চীনা ভাষায় দশ হাজার মাইল দীর্ঘ প্রাচীর নামে পরিচিত এই দেয়ালের মোট দৈর্ঘ্য একুশ হাজার মাইলেরও বেশি চীনের উত্তর প্রান্তে অবস্থিত গ্রেট ওয়াল বা চীনের প্রাচীর নামক স্থাপনাটি মানবনির্মিত সপ্তাশ্চর্যগুলোর একটি খ্রিস্টপূর্ব অষ্টম শতকে এর নির্মাণ কাজ শুরু হয় এরপর থেকে প্রাচীরটির সংস্কার সংরক্ষণ এবং সম্প্রসারণের কাজ চলেছে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত একই সাথে প্রতিরক্ষা এবং বাণিজ্যিক কারণে নির্মিত এই প্রাচীরটি পৃথিবীর দীর্ঘতম সমাধিস্থল হিসেবেও কুখ্যাত খ্রিস্টপূর্ব অষ্টম শতকে এর নির্মাণ কাজ শুরু হয় এরপর থেকে প্রাচীরটির সংস্কার সংরক্ষণ এবং সম্প্রসারণের কাজ চলেছে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত একই সাথে প্রতিরক্ষা এবং বাণিজ্যিক কারণে নির্মিত এই প্রাচীরটি পৃথিবীর দীর্ঘতম সমাধিস্থল হিসেবেও কুখ্যাত বিস্ময়কর ব্যাপার হল চীনের প্রাচীর কোনো একক স্থাপনা নয় বরং একাধিক বিচ্ছিন্ন দেয়ালের সমন্বয়ে গঠিত সুপ্রিয় দর্শক চলুন তবে কথা না বাড়িয়ে মাই ইউটিউব বিডি এই পর্বে চীনের প্রাচীর সম্পর্কে সেই তথ্যগুলো জেনে আসি গ্রেট ওয়ালের কাজ পঁচিশত বছরেরও বেশি আগে শুরু হয়েছিল পরবর্তী যুগে প্রতিযোগী রাজবংশ এবং দলাদলি তাদের নিয়ন্ত্রণ প্রযোগ করার জন্য বিভিন্ন বিভাগ যুক্ত করা হয়েছিল

এবং যখন কিছু বিভাগ পর্যটকদের মধ্যে অবিশ্বাস্যভাবে জনপ্রিয় হয়েছে অনেক অংশই অস্পষ্টতা অপ্রতুলতা এবং কখনো কখনো বিস্মৃতিতে পড়ে গেছে দ্য গ্রেট ওয়াল কেবল একটি ইট ও মর্টারের বাঁধ নয় কিছু জায়গায় ঝাঁকটা পাহাড়ের চূড়া দুর্গের শহর বা এমনকি প্রশস্ত নদীগুলিকে প্রাচীর এর অংশ হিসাবে গণনা করা হয় দুর্গ শহরটি উত্তর কেন্দ্রীয় গানসু প্রদেশের জিংতাই কাউন্টির সিতান টাউনশিপে অবস্থিত মিউরিয়ানীয় এবং জিএনকেও একই স্টোন ড্রাগনের দুটি অংশ গ্রেট ওয়ালের দুটি সংলগ্ন অংশ যা বেইজিংয়ের পাহাড়ের চূড়া বরাবর প্রায় দুই পাঁচ কিলোমিটার পর্যন্ত প্রসারিত মিউরিয়ানীয় এবং জিএনকেও একই স্টোন ড্রাগনের দুটি অংশ গ্রেট ওয়ালের দুটি সংলগ্ন অংশ যা বেইজিংয়ের পাহাড়ের চূড়া বরাবর প্রায় পঁচিশ কিলোমিটার পর্যন্ত প্রসারিত মিউজিয়ানিউ পর্যটন প্রাচীর এর সেরা অংশ উনিশতাশি এর দশহকে পুনরুদ্ধার করা হয়েছে এটি খুব বাণিজ্যিক কিন্তু অসাধারণ সুন্দর গ্রীষ্মের শেষের দিকে বাতাইজি দেখার জন্য একটি আদর্শ সময় কারণ আপনি গ্রেট ওয়াল এবং সবুজ পাহাড়ের মধ্যে একটি বিস্ময়কর বৈশাদৃশ্য দেখতে পাবেন চীনের উত্তর দিলে অবস্থিত তৃণভূমি এলাকায় বসবাসকারী বেদুইন গোত্রগুলোর হামলা থেকে রক্ষা পেতে নিজেদের সীমানায় এই প্রাচীর স্থাপন করেন স্থানীয় রাজারা চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য এই প্রাচীরের উচ্চতা প্রায় পাঁচ থেকে আট মিটার এবং দৈর্ঘ্য আট হাজার আটশত একান্ন কিলোমিটার এটি শুরু হয়েছে সাংহাই পাস এবং শেষ হয়েছে লোপুনু নামক স্থানে ধবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিন শিহুয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত এটি বর্তমান প্রাচীরের অনেক উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্যই অবশিষ্ট আছে বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শ্বাসনামলে নির্মিত হয় এর মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব দুইশো আট সালের দিকে নির্মাণ কাজ শুরু করেছিলেন চৈনিক বা চাইনিজরা কিন সাম্রাজ্যের সময় চীনের প্রথম সম্রাট কিন সি হুয়াং এটি চীনের প্রকৃতিক বাধাগুলো ছাড়া অন্যান্য অঞ্চল পাহারা দেওয়ার কাজে এবং উত্তর চীনের উপজাতি সুইংনু বিরুদ্ধে এটি প্রথম স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল চীনের মহাপ্রাচীর চাঁদ থেকে দেখা যায় বলে জনশ্রুতি থাকলেও এটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে তবে কয়েকজন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এটি দেখতে পাওয়ার দাবি করেছেন